आई रहमत वाले दरखास्त मंजूर करना जब मौत सामने आ जाए जब मौत सामने आ जाए तो मुझसे मुलाकात करना মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি আল্লাহ পাকের হাবিব প্রিয় রাসুল আখেরে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ধরায় শুভাগমন করেন আজ থেকে চোদ্দ শত একান্ন বৎসর আগে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সৌদি আরবের ঐতিহ্যবাহী মক্কা নগরীতে ভোরের সমীরণ নিয়ে তিনি এসেছিলেন স্নিগ্ধ প্রাতকালে সপ্তাহের মধ্য দিবস বরকতময় সোমবারে পদার্পণ করেন এই জগতে রবিমানি হচ্ছে বসন্ত আর আউ্বল অর্থ হচ্ছে প্রথম রবি আউল আউ্বল অর্থ হল প্রথম বসন্ত বা বসন্তের প্রথম মাস বসন্তকাল হচ্ছে সকল ঋতুর রাজা ঋতুরাজ বসন্ত ফুলে পাতায় সুসজ্জিত হয় ফলে মূলে সুশোভিত হয়ে প্রাকৃতিক পরিবেশ প্রবালী বাতাসের শান্তির পরশে দোলাকায় আমাদের অন্তরাত্মা এমনই এক মোহনীয় পরিবেশে জগৎবাসীর জন্য মানবতার মুক্তির মহান বাণী নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিসংবাদিত মহামানব হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সঙ্গ নিয়ে আসেন শান্তি সাম্য ঐক্য কল্যাণের শুভ সংবাদ নিয়ে জোর বলুন সুবাহান আমাদের রাসুল যখন পৃথিবীতে আগমন করেছেন তখন ছিল অন্ধকার যুগ আয়ামে জাহিলিয়া পশুসুলভ জীবনাচার ও জলুম নিপীড়ন নির্যাতনের সামাজিক অন্যায় অবিচার ও অত্যাচারের তমাশা থেকে মানবতাকে জগতের আলোর দিকে এগিয়ে নিতে তিনি ভোরের সমীরণ প্রবাহ সঙ্গে নিয়ে প্রবাত রবি রঙ্গির আলোয় সকালের সূর্যের হাসি হয়ে উষার আকাশে উদিত হলেন মুক্তির ধূত রূপে আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকার অন্ধকার যোগ অজ্ঞানতা মূর্খতা কুসংস্কার ও পাপাচারে নিমজ্জিত ছিল জাজিরাতুল আরব সহ সারা বিশ্ব এই সময় জ্ঞানের আলোর মশাল নিয়ে মুক্তির বাণী নিয়ে পৃথিবীতে আসেন মানবতার মহান বন্ধু হজরত মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আই রাহমত ওয়ালে दरखास्त मंजूर करना जब मौत सामने आ जाए जब मौत सामने आ जाए तो मुझसे मुलाकात करना